প্রিয় বিয়ার আসসালামু আলাইকুম জানি সবাই ভালো আছেন এইমাত্র আমরা আসলাম নদীতে তো নদীতে দেখছি কিছু মানুষ মাছ মারছে কস্তুরি নিচে দেখি কীরকম মাছ ধরছে আর কি আচ্ছা যাই ভাই আপনাদের বাড়ি কোথায় আপনাদের বাড়ি কোথায় বেলকুচি চরে হ্যাঁ তে মাছ কি মারছেন

আচ্ছা দেশ সব তো দেশি মাছ হ্যাঁ আপনাদের কর্ম কি আপনারা শুধু কি এই মাছই মারেন না অন্য কোনো কর্ম আছে হ্যাঁ, হ্যাঁ,

ফেলানোর পরে এরকম অবস্থা হয় এর ভিতরে মাছ থাকে এই যে ভাইরা মাছ মারছে কত মাছ নদীর মাছ হ্যাঁ ভাই আসলে কি আপনি প্রফেশনাল ভাবে মাছ মারেন না অন্য কোনো কাজ করেন আপনি না ভাই প্রফেশনাল ভাবে মাছ মারি না ভাই আজকে তাঁতের কাজ বন্ধ সেই জন্য আমরা বিনোদন করতেছি ও আচ্ছা ঠিক আছে তাতে নদীর মাছ কেরম কতটি মাছ মারছেন মারছি কিছু তাতে কি আজকের হবে আর কি খাওয়া হ্যাঁ, হবে আচ্ছা ঠিক আছে তো ভাই ভিওর্স দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য কস্তুরি এই কস্তুরির ভিতরে অনেক ছোট মাছ হ্যাঁ তো এই ছোট মাছ আমার এই ভাইরা ভাই আপনার বাড়ি কোথায় বাড়ি ভাই এখানে বানিয়াগাতি বানিয়াগাতি আপনার উপজেলা ভাঙ্গাবাড়ি উপজেলা ভাঙ্গাবাড়ি উপজেলা বেলকুচি ওকে ভাই থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে